প্রিয় দর্শক ইফেক্টিভ বিউটি কেয়ারের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মাত্র পাঁচ মিনিটে আপনার বগলের কালো দাগ দূর করবেন দর্শক বগলের কালো দাগ দূর করার জন্য অনেক ধরনের রেমেডি আছে কিন্তু আজ আমি আপনাদের সাথে যে রেমেডি শেয়ার করব তা মাত্র দু থেকে তিনবার ব্যবহারে আপনার বগলের কালো দাগ দৃশ্যমানভাবে দূর হবে এটি শতভাগ প্রাকৃতিক উপায় বগলের কালো দাগ দূর করার তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে এই রেমেডি বানাতে হয় এর জন্য সবার প্রথমে একটি পরিষ্কার বাটিতে এক চামচ বেকিং সোডা নিন বেকিং সোডাতে আছে কার্বন ডাইঅক্সাইড এটি আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে যাতে ডেড স্কিন দূর হয় এর সাথে সাথেই ত্বকের ভেতরে অক্সিজেন প্রবেশ করে ফলে ত্বক ফ্রেশ ও গ্লোয়িং দেখায় এর মধ্যে দিয়ে দিন হাফ চামচ সমপরিমাণ টুথপেস্ট যে কোনো ধরনের কালো দাগ দূর করতে টুথপেস্ট অনেক বেশি কার্যকরী আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন শুধু খেয়াল রাখবেন জেল জাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না টুথপেস্টে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার বগলের কালো দাগ দূর করবে সবশেষে এর মধ্যে দিয়ে দিন লেবু আমি এখানে একটি পাতি লেবু নিয়েছি এটা কেটে লেবুর রস করে নেব এক চামচ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে লেবুর ব্যবহার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি তাই নতুন করে বলার কিছু নেই এর ত্বক ফর্সাকারী উপাদানের কারণ একে প্রাকৃতিক ব্লিচ বলা হয় এবার উপাদানগুলো ভালোমতো মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন মিশ্রণটি তৈরি হয়ে গেলে আপনার বগলে ভালো মতো অ্যাপ্লাই করুন তবে মিশ্রণটি অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই আপনার বগল পানি বা ভেজা কাপড় দিয়ে মুছে নিন যাতে ত্বক নরম হয় এভাবে সম্পূর্ণ বগলে ভালো মতো মিশ্রণটি অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করা হয়ে গেলে রেখে দিন 10 থেকে পনেরো মিনিট 10 থেকে পনেরো মিনিট পর যখন এটি শুকিয়ে যাবে তখন অর্ধেক লেবু নিয়ে এভাবে আপনার বগলে ম্যাসাজ করুন পাঁচ মিনিট এভাবে ম্যাসাজ করার ফলে আপনার বগলের ডেড স্কিন দূর হয়ে যাবে তাহলে দর্শক এই রেমেডি অ্যাপ্লাই করে দেখুন এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানান আপনি কতটুকু উপকৃত হয়েছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করুন আরও অনেক কার্যকরী বিউটি টিপস পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ